আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমাকে প্রায় সময় কমেন্ট করে জানতে চান যে কোনো ট্রাস্টেড বা কোনো রকম বিশ্বাসযোগ্য ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে কিনা যেটিতে কাজ করতে কোনো রকম প্রবলেম হবে না বা পেমেন্ট পাওয়া যাবে আমি আপনাদেরকে এতটুকু এনসিওরিটি দিচ্ছি আপনি যদি সত্যি অনলাইন আর্নিং করতে চান কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করা ছাড়া তবে আপনার যে যোগ্যতাটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড থাকতে হবে অথবা আপনার একটি কম্পিউটার থাকতে হবে এই যোগ্যতাটি থাকলে আপনি যদি সাহস নিয়ে শুরু করেন তাহলে অনায়াসে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আজকে আমি তেমন পাঁচটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটি যে ওয়েবসাইটগুলোর মধ্যে অনায়াসে আপনি সময় ইনভেস্ট করে আর্নিং শুরু করতে পারবেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলবো এবং কিভাবে আপনি সাইন আপ করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করবেন আমি পুরোপুরি শেয়ার করতে যাচ্ছি সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই রুট লেভেলে বা বিজ্ঞানের লেভেলে রয়েছেন তাদের জন্য আর আপনি যদি মোটামুটি জানেন এই বিষয় সম্পর্কে তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি নয় সুতরাং আমি অনুরোধ করব যারা একেবারে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনটি সেই বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছি একটু পরে সাথেই থাকুন চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে আজকে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স ডট কম ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত রিভিউ দেওয়া রয়েছে এবং কিভাবে আপনি এই র্যাপিড ওয়ার্কার্স ডট কমের মধ্যে সাইন আপ করবেন কিভাবে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করেছি আপনি যদি সরাসরি আমার চ্যানেলে চলে আসেন তাহলে প্রথমে যদি আপনি ভিডিওসে ক্লিক করেন তাহলে ভিডিওসে ক্লিক করার পরে এখানে ফার্স্টে যে তিনটি ভিডিও দেখতে পাবেন প্রথম থেকে এখানে এক এক দুই এবং তিন এই তিনটি ভিডিও দেখলে আপনি এই তিনটি ভিডিওর মাধ্যমে কাজ শুরু করতে পারবেন অনায়াসে so rapid workers dot com সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে এমন একটি ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটটির নাম হচ্ছে হো ডট আই এস আমি যদি হো ডট আই এস এর মধ্যে চলে আসি তাহলে আমি র্যাপিড ওয়ার্কার্স ডট কম সম্পর্কে যখন সার্চ দিলাম তখন এটির জন্মের ইতিহাস বা কত কখন এটি আপগ্রেডেড হয়েছে সেটি জানা যাবে আমি একটু স্কলিং করে চলে আসছি এটি এক্সপায়ার হবে দু সালে তেইশ তেইশে ডিসেম্বর এবং এটি আপডেটেড হয়েছে এই বছরের সেপ্টেম্বর এর উনত্রিশ তারিখ এবং এটি রেজিস্ট্রেশন হয়েছে দু সালে আশা করি আপনারা এই স্ট্যাটিস্টিক্সটি দেখেই আপনি র্যাপিড ওয়ার্কার্স ডট কম সম্পর্কে নিশ্চিত ধারণা পেয়ে গেলেন এবার চলে আসে আর একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি আরও একটু বিস্তারিত জানানোর চেষ্টা করছি ধরুন আপনি সিমিলার ওয়েবের মাধ্যমে যদি ওয়েবসাইটের আরও বিস্তারিত জানতে চান তাহলে এটির গ্লোবাল র্যাঙ্ক কান্ট্রি র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক অনায়াসে আপনি জানতে পারবেন এবং কারা কারা এখানে কাজ করছে বা কোন কোন কান্ট্রির পিপল ওরা এখানে কাজ করছে আপনি নিশ্চিত এখানে জানতে পারবেন যে ইন্ডিয়ার বাংলাদেশের বেনিজ ভেনেজুয়েলা ব্রাজিল ইজিপ্ট সহ বা মিশরের সহ অনেক কান্ট্রির পিপলরা এখানে কিন্তু কাজ করছে অনায়াসে সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাবো এটি একটি পুরনো ওয়েবসাইট বলতে গেলে বলা যায় এবং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন তো প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে এবং কি কি ধরনের কাজ রয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি কাজ রয়েছে যে ইউটিউবের মধ্যে গিয়ে জাস্ট আপনি ভোটিং করবেন তার মানে আপনি এখানে ভোটিং চালু রেখেছে সেটিতে ভোটিং করলে আপনি জাস্ট এই কাজটুকু করলে ওয়ান মিনিটের মধ্যে zero point one zero dollar পাচ্ছেন এরপর আপনাকে টুইটারে ফলো করতে বলেছে ফলো করার জন্য zero point one three dollar তারা পেমেন্ট করবে অর্থাৎ এখানে কাজ করে কিন্তু আপনি শেয়ার শেষ করতে পারবেন না বিশেষ করে ফেসবুকের মধ্যে লাইক দেওয়া কমেন্ট করা শেয়ার করা সাইন আপের কাজ পাশাপাশি রয়েছে ওয়েবসাইট ভিজিটের কাজ পাশাপাশি আরও রয়েছে যে ভিডিও ওয়াচ করা অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের শেয়ারিং করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে র্যাপিড ওয়ার্কার্স হতে পারে আপনার জন্য প্রথম এটি সয়েসেবল ওয়েবসাইট এবং পেমেন্ট মেথড গুলো সহজ আপনি অবশ্যই এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন পেপল ভিসা কার্ড রয়েছে মাস্টার কার্ড রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট এর সুযোগ রয়েছে সুতরাং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে হয়ে যাবে এবার চলে আসি দ্বিতীয় ওয়েবসাইটের মধ্যে এই দ্বিতীয় ওয়েবসাইটের নাম হচ্ছে পিকে ওয়ার্কার্স ডট কম আপনি যদি স্কলিং করে সোজা চলে আসেন তাহলে এখানে এই ওয়েবসাইটের বিস্তারিত আরো জানতে পারবেন আমি সরাসরি এই ওয়েবসাইটের বিস্তারিত একটু জানাচ্ছি আমি যদি এটির যে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে W W dot picoworkers dot com আমি কপি করছি কপি করার পরে সরাসরি আমি হু ডট আইএস এর মধ্যে চলে আসছে এটির কি অবস্থা সেটি আমরা একটু জন্মের ইতিহাস গুলো একটু জেনে নেই আমি সবসময় এটি ভিডিওতে আমি ভিডিওর মধ্যে বলে দেই যে যে কোনো একটি ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করার পূর্বে আপনি সেই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জেনে তারপর কাজ শুরু করবেন এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে দু সালে এবং এটি আপডেটেড হয়েছে দু সালে এবং এটি এক্সপায়ার হবে দু সালে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটগুলো কতটুকু ট্রাস্টেড এবং পেমেন্ট নিয়ে কিন্তু কোনো প্রবলেম হয়নি আমি সরাসরি এই ওয়েবসাইটের আরো একটি ইতিহাস জেনে নেই যে সিমিলার ওয়েবের মাধ্যমে সিমিলার ওয়েবের মাধ্যমে যখন আমি জানতে পারলাম যে এইখানে গ্লোবাল র্যাঙ্ক রয়েছে কান্ট্রি র্যাঙ্ক রয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে এবং কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে বাংলাদেশের ইন্ডিয়া ভেনিজুয়েলা মরক্কো ব্রাজিল এবং আদার কান্ট্রি অন্যান্য পিপলগুলো এখানে কাজ করছে সুতরাং আপনি নিশ্চিত এই ওয়েবসাইটটিকে সেকেন্ড ওয়েবসাইট হিসেবে চুজ করতে পারেন আপনার কাজ শুরু করার জন্য কিভাবে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন আর আমি আবারও বলছি সেটি ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের মধ্যে আসবেন চ্যানেলের মধ্যে আসলে আপনি এখান থেকে ভিডিওগুলো দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ এবার চলে আসি থার্ড যে ওয়েবসাইটটি সেটি ওয়েবসাইটটির নাম হচ্ছে মাইক্রোওয়ার্কার্স ডট কম মাইক্রোওয়ার্কার্স ডট কম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই যারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন তারা কিন্তু অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে আর্নিং করছেন তাদের আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি যদি হু ডট আইএস এর মাধ্যমে এই ওয়েবসাইটের বিস্তারিত জানতে চাই তাহলে আমি দেখতে পাবো যে এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে তাদের দু সাত সালে সবচেয়ে পুরনো একটি ওয়েবসাইট বলা যায় এবং এটি আপডেটেড করেছে দু সালে এবং এটির এক্সপায়ার হবে দু সালে সুতরাং যে ওয়েবসাইটটি দু সালে যাত্রা শুরু করেছে কখনো সেই ওয়েবসাইটটি মার্কেট প্লেস থেকে চলে যাবে না এটি অন্তত আপনি নিশ্চিত থাকেন তো সিমিলার ওয়েবের মাধ্যমে যদি এটি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন global rank country rank category rank এবং কোন কান্ট্রির গুলো এখানে কাজ করছে আপনি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট এর মতো কান্ট্রি যদি পিপল ওরা এখানে কাজ করতে পারে তাহলে আপনি কেন বাংলাদেশে বসে অথবা ইন্ডিয়ায় বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কাজ করতে পারবেন না এখানে ইউনাইটেড কিংডম আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের ইরান ইসলামিক রিপাবলিক অফ যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে সুতরাং আপনি এই ওয়েবসাইটটিকে থার্ড ওয়েবসাইট হিসেবে চুজ করতে পারেন এরপর যেটি সেই ওয়েবসাইটের নাম আমি এবার শেয়ার করছি সেটি হচ্ছে ক্লিক ওয়ার্কার ডট কম এই ওয়েবসাইটটি একটি পুরাতন ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটটিকে চতুর্থ ওয়েবসাইট হিসেবে চুজ করতে পারেন এবং কোন কোন কান্ট্রির পিপলগুলো আপনি এখানে কাজ করছে তারা সেটি আপনি জানতে পারবেন জাস্ট আমি সিমলার ওয়েবের মাধ্যমে আপনি দেখাচ্ছি global rank country rank category rank show করছে এবং কোন কান্ট্রির পিপল এখানে কাজ করছে আমি আপনাদের সাথে শেয়ার করছি just United State Germany India Brazil United Kingdom এর লোকগুলো সুতরাং আপনি চতুর্থ ওয়েবসাইট হিসেবে এটিকে চুজ করতে পারেন এবং আজকে আমি সর্বশেষ যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে আছে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে এনিলান্সার ডট কম এনিলান্সার ডট কম এর মধ্যে কি কি জব পাওয়া যায় আমি একটু পরে শেয়ার করছি তার আগে এখানে টাস্ক কমপ্লিটেড হয়েছে দু হাজার টি এবং ফ্রিল্যান্সার রয়েছে সাত হাজার আটশো নিরানব্বই জন এবং একটি জব পোস্টেড হয়েছে প্রায় সিক্সটি সেভেন অর্থাৎ এখানে যে জবগুলো স্টিল নাও পোস্টেড হয়েছে সেই কাজগুলো এখানে শো করছে এখানে কি কি কাজ পাওয়া যায় বা করতে পারবেন সেটি হচ্ছে প্রথমে সেল বা অফারের কাজ রয়েছে আদার রয়েছে রিভিউ বা রেটিং করা ডাটা মাইনিং ইনস্টাগ্রামে ঢুকে তাদের ইনস্টাগ্রাম ফলো করা অথবা প্রমোশনের কাজ অথবা কমেন্টের কাজ ব্লগের মধ্যে গিয়ে এরপর আর্টিকেলের মধ্যে রাইটিং করে আর্নিং জেনারেট করা জাস্ট এখানে যে কাজগুলো স্টিল নাও পোস্টেড হয়েছে বা ফিচার পোস্টেড রয়েছে সেই কাজগুলো এখানে শো করছে সো সাইন আপের কাজ জাস্ট আপনি এখানে ঢুকবেন তার মানে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই নামে ক্লিক করলে সরাসরি আপনি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এই ওয়েবসাইটে এর মধ্যে যাওয়ার পরে আপনি যদি সাইন আপ করেন তাহলে zero point zero two dollar আপনি আর্নিং করতে পারছেন এবং দ্বিতীয় ওয়েবসাইটটি যেটি সেটি হচ্ছে mobile apps download and test my app website অথবা যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করার ব্যাপারে একটু বলি সেটি হচ্ছে যে আপনি যদি সরাসরি যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করেন সেটি দু ঘন্টা বা তিন ঘন্টা আপনার ডিভাইসে রেখে দেবেন ডিভাইসে রাখার পরে আপনি যখন zero point zero three dollar এখান থেকে কনফার্ম করেন তখন সেটি আপনি ডিলিট করে দিতে পারবেন অনায়াসেই এরপর যে কাজটি সেটি আপনি অনায়াসে করতে পারবেন এখানে রেটিংস দিতে বলেছে এরপর mobile app download my app and give five star rating দিতে বলেছে এই কাজটিও করলে জিরো পয়েন্ট ফাইভ ডলার আপনি আর্নিং করতে পারবেন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কাজগুলো কিন্তু আপনি অনেকটা করতে পারবেন কোনো রকম সাহায্য কোনো কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই এবার যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটি প্রায়শই করে থাকেন সেটি হচ্ছে যে এই কাজগুলো করলে আপনি কি পরিমাণ ইনকাম করবেন সেটির অ্যান্সার আমি দিচ্ছি সেটি না যা হচ্ছে যে আপনি কি পরিমাণ সময় দিবেন সেটির উপর ডিপেন্ড করছে আপনার ইনকাম অর্থাৎ আপনি যদি এই পাঁচটি ওয়েবসাইটকে টার্গেট করে অ্যাটলিস্ট আপনি নির্ধারিত কিছু সময় ব্যয় করেন তাহলে মাস শেষে বড় ধরনের ইনকাম না হলেও কিন্তু আপনার ইনকামটা হাত ছাড়া হবে না সেই কথাটি আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি সুতরাং আপনি নিশ্চিত থাকুন এই ইনফরমেশন পাওয়ার পরে যে আপনি এই পাঁচটি ওয়েবসাইট এর মধ্যে কাজ করে অনায়াসে এনশিওর করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ইনকামকে তো আপনি ঘরে বসে না থেকে বা কারো কথায় খান না দিয়ে যদি আপনি অনায়াসে এই ওয়েবসাইটগুলোর পিছনে সময় দেন তাহলে আপনি গেইনার হবেন এবং বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি এবং অনলাইন থেকে আর্নিং করা যতটা সহজ তার চেয়ে আরো বেশি কঠিন যদি আপনি বিশ্বাস না করেন একটি কথা রয়েছে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও সেটি দেখতে থাকেন তাহলে শুধু আপনার সময় পার হবে এতে করে আপনি কিন্তু লুজার হবেন সুতরাং গেইনারের কাতারে আসতে চাইলে আপনাকে বিশ্বাস করে কাজ শুরু করতে হবে সুতরাং বিশ্বাস করতে জানুন শিখুন তারপর ইউটিউব ভিডিওগুলো দেখুন দেখার পরে এই পাঁচটি ওয়েবসাইট এর মধ্যে কাজ শুরু করুন আশা করি আপনি আপনার ফ্রাস্ট্রেশন দূর করে ইনকাম এর দেখা পাবেন সুতরাং স্টেপ বাই স্টেপ এই পাঁচটি ওয়েবসাইটের উপরে ভিডিও পেতে চাইলে আপনি কমেন্ট করুন এবং আমি অলরেডি কিছু ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি ওয়েবসাইটের মধ্যে অলরেডি তিনটি ওয়েবসাইটের ভিডিও আমি দিয়েছি আশা করি সেগুলো দেখলে আপনি কাজ শুরু করতে পারবেন আপনি আপনার হাতে থাকা ডিভাইসটি দিয়ে তার মানে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারেন বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে I'll catch you guys in my next video till then take care